Mm-hmm. জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছিল তারপরেও আজকে সেই তাই আমাদের উপলব্ধিতে আমাদের জাতীয় চেতনায় নিয়ে আসার ব্যবস্থা করেছে এই দিনকে স্মরণ করে আমরা আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করি ভিত্তি এর মধ্যে একটা ঝুঁকিপূর্ণ কাজ তোমরা গ্রহণ করেছো হাফিজ আর আমার আমার ভাইস প্রিন্সিপাল ডাক্তার অমভীরভাবে স্থান দিতে চাই যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা বং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে মৃত্যু দিবস আগামীকাল করতে হলে জানি আমরা পুষ্টি দরকার দুধ মাংস ডিমের বিকল্প নেই সেই কারণে এখানে কলেজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে সেই জন্য এই মানুষগুলো সেবা করার জন্য ভেটেরিনারি কলেজের ছাত্রছাত্রীরা সেই ঋণ থেকেও আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ কাজেই আমরা সোনার বাংলা করার লক্ষ্যে কাজ করার একটি চমৎকার

Oh, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আগে বসায় জীবনে ইঞ্জেকশন নেই তো Terima kasih.